আজকের জন্তুর সাথে আপনারা কোনো অভদ্র আচরণ করবেন না গরু আপনাকে ডোস মেরেছে গরু আপনাকে পায়ে মারিয়ে দিয়েছে গরু আপনাকে লাতি মেরেছে গরু তো গরুর কোনো বুঝ নাই সেই তো বুঝে আপনাকে মারে নাই গরু যদি বুঝত আপনি তার মালিক তাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছেন তাহলে সে যদি বুঝতো তাহলে আপনাকে কোনোদিন ডোস মারত না ঠিক কিনা বলেন এই জন্য কোরবানের জন্তু আজকে কষ্ট দিবেন না অনেক বাইকে দেখা যায় এক জায়গায় গরুটা ফেলে বেঁধে এটাকে হেসড়ে হেসড়ে টেনে নিয়ে গরুকে অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দেয় এই গরুকে আপনারা কষ্ট দিবেন না মাপছায় যেখানে পড়ে যায় সেখানে জবে করে দিয়ে একটু ফানি দিয়ে রক্তগুলো সুন্দর করে ধুয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ অনেকে এই গরুগুলাকে রাগের ছোলাই পা দিয়ে সিবে ধরে কেমনে কেমনে করেন আল্লাহর অস্তে এই কোরবানের জন্তুর সাথে আপনারা কখনো অভদ্র আচরণ করবেন না এটা আপনি আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছেন হজরত ইব্রাহিম ইসমাইলকে যেভাবে আদবেশ কোরবানি করেছিল আপনারা সেভাবে কোরবানি করবেন এই কোরবানির যন্ত্র পাগুলো পশ্চিম দিকে থাকবে কোন দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে আর তার মাথাটা থাকবে দক্ষিণ দিকে এবং যিনি কোরবানি করবেন তিনি থাকবেন ক্যাবলা মুখে হয়ে আওয়াজ বলুন সোহান আল্লাহ এই গরুর চারটা রোগ আছে দুই এই শ্বাসনালী এবং খাদ্যনালী এই চারটা রোগের তিনটা রোগ যদি কাটা যায় ইনশাল্লাহ আপনার এই কোরবানি রক্ত মাটিতে পড়ার আগে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আওয়াজ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ